Eu tenho que 같이. 어. 오. আমার সময় রই না কিন্তু তখন জীবকে চোখ বছর রাস্তা দেখতে পাবে সেই প্রকার করে এই তো চোয়াস নাই অসল পরিচিত না আরো সম্ভাবনা চারি পাঁচটা শর্ট লাইট অনুমত জঙ্গল ছাড়া পড়ছি comigo na cabeça. 질정빨에 머리 머리가 백차 노루노루 머리가 그럼 먹어 숨때 머리가 그때 틀렸지 아래 봐봐 나중에 수나 이치 어버 따고 일지로 여기 자고 나 가지고 কোনটার কথা আছে পুলিশ আসিস না কোন কোটে না আচ্ছা তুই কথা কও কারণ তোর পুলিশ আসলে আলাদা আলাদা করে ফেলে দিব নিশ্চয় সব রং রেগুলো জবাব উঠাইবি উত্তর ঘটো পাখে কাহিকি আর বাবা শোনো তোম পাখে যদি পোশাক পত্র অছি তাহলে ব্যাগ ধরিকি ভিতরକୁ যাও পোশাক পত্র নিয়ে কেটে আসো তারপর তারপর ছেনা গুলো পাচরা করে চকরা তারপর কোন হবো মু তোমাকে অন্য মানুষ পরিচয় করে দেবি তুমি বলছো মোর দিদি বন্ধুর দিদি para el software ବହୁତ ଅନେକ ଯାତ୍ରୀ ହେଲେ ସେମାନେ ବାଛି ବାଛି ଗୋଟିଏ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକଙ୍କୁ ହତ୍ୟା କଲେ ମୋ ପୁଅର ଗୋଟିଏ ସାଙ୍ଗ ବଞ୍ଚିଲେ ଯେହେତୁ ସେ ଅନ୍ୟ ସମ୍ପ୍ରଦାୟର ଥିଲା ତାରି ଫୋନ୍ ପାଇ ଆମେ ସେଠି ବଞ୍ଚିବୁ ଆଉ କ୍ରିୟା କରିବୁ ଆପଣ ତ ଆମମାନଙ୍କ ଉପରେ ପ୍ରତିଶୋଧ ନେଇ ନଥାନ୍ତେ ହଁ 아니라집어넣은내발의문제집어넣은내발의아닌겁니다. ಎಷ್ಟೊಂದು ಹೊರಸಬೇಕ ಮುಮ್ಮರ ಸಮಸ್ತ ಶಕ್ತಿ ಕಡೆಗಿ ತಮ್ಮ ಮುಡುಕು ಪಚ್ಚಿ ಹೋಗಿ ಚಿಂತ ಕಡಿ ಎಸ್ ಇದು ಹೊಸ ಹೊಸ जब स्वतः निर्वाह मनुष्य लोग स्वाभाविक भूल हो जाता है अरे ए देखो देखो देखो देखो देखो देखो अरे अभी प्रदोषण जन्म मिल रहा देखो आप हो रहे कहते आप आपण जागरूक पोलीस ते गॉट इट कसं बोलतो ना सुना नाही ओके बो सुना जी मी काम करत असतो आणि सब मॅनेज करतो बस बघा बस बस अरे बस बस बरोबर ए बाबा बाबा नावची संदीप राय हा संदीप राय ए बाबा नावची প্রকাশ কুলকর্ণী হ্যাঁ প্রকাশ কুলকর্ণী তখন হচ্ছে কত শাস্তি হ্যাঁ ମୁଁ ଗୋଟେ କି ଛାଡ଼ ମଣିଷ ଖବରକାଗଜ ମନେ ପଡ଼ୁଛି ସିନେମା ହଲେ ଡେଟ୍ ଦେଖୁଛି ମୁଁ ଆପଣଙ୍କ ଚାକର ସେ ଯାହା ବି ମଉସା ମାଉସୀ କିନ୍ତୁ ତମେ ବହୁତ ପ୍ରଶଂସା କହୁଥିଲେ ସମୀର ଭଳି ପିଲା କୋଟିଏରେ କଟୁ গাড়ি খবর কাকা সাহেব তোমরা কি করবে স্যার বল 앞에 싸 ମୁହଁ ବନ୍ଦ କର ତିନି ପୁଅ ଆସି ପହଞ୍ଚନ୍ତି ହଁ ସାର୍ ଆଜି ଆଜି ମଲ୍ଲିକପୁର ଆସି ପହଞ୍ଚନ୍ତି ରଣପୁର ବୁଲି ଡାକିବେ ଆପଣ ସେମାନଙ୍କୁ ସନ୍ତାସବାଦୀ ବୋଲି ଭାବୁଛନ୍ତି ଆପଣ ଅପେକ୍ଷା କରନ୍ତୁ ମୁଁ ଡାକି ଦେଉଛି ଆରେ ସନ୍ଦୀପ ପ୍ରକାଶ ପଙ୍କଜ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆପଣ ଆସିଲେ ଟିକେ ଆସ ଏଠି ଆସ କଣ ହେଲା ଆପଣ ସାର୍ ସାର୍ ନବନା ପ୍ରକାଶ ପଙ୍କଜ ନବନା ସନ୍ଦୀପ ଏଦାଡ଼ି Ponkos plus 3. Sorry, Arina. It's okay. Sorry, Mr. Sama. Sorry to disturb. No, it's your right. You are doing your duty. No problem, sir. अरे मॉनिटर कहीं रख दो ये मैं सब दस बजे दौड़ के मैं तो वो अरे भाई मुझे ना मॉनिटर सिंह को बहुत बड़ी जाने लगे अपना मन कितने घंटे चलो कैसे नहीं चलेगा वो सीए को तो सर तीन बाबू बैठी लास्ट कवर में कितने जन ଆଉ ସନ୍ତାସବାଦୀ ବୋଲି ଧାରଣା କରିନେଇଛନ୍ତି ଆଉ ଓହୋ କଥା କଣ କି ସାର୍ ସେ ପିଲାଟା ସେ ଦୁଷ୍ଟ ସେ ତାଙ୍କର ଘରୁ ଲୁଚିକି ପଳେଇ ଆସିଥିଲା ଆମ ଘରକୁ କାଳେ କୁଆଡେ ପଳେଇବ ଆମେ ତାକୁ ଭୟରେ ସନ୍ତାସବାଦୀ ଆସିଛନ୍ତି ମାରିଦେବ ଇତ୍ୟାଦି କହିକି ତାକୁ ଘରେ ରଖିଥିଲୁ ତାପରେ ତାକୁ ଛାଡ଼ିଲା ପରେ ଆମେ ତାକୁ ତାଙ୍କ ମମତା ସାଙ୍ଗରେ ଫୋନରେ କଥା ହେଇକି देखो हमारा इधर सत्तर तक ही बैठ पड़ा